হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি লেজিয়ন নেটওয়ার্ক নামে একটা সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এটা একটি ক্রিপ্টো ওয়ালেট এবং এখানে এখন গিবোয়ে চলছে আপনি যদি ভিডিওতে আমার দেখানো পদ্ধতিতে এই নেটওয়ার্কে জয়েন করেন তাহলে আপনি পাঁচ ডলার সমমান লেজিয়ন নেটওয়ার্কের যে টোকেন রয়েছে LG token LG X token এই টোকেনটা ফ্রিতে পাবেন এবং এই টোকেনটা কিছুদিনের মধ্যে এই গিবোয়েটা ইন্ড হচ্ছে আমরা নোটিস পেয়েছি কিছুদিনের মধ্যে আপনি এটা উইথড্র করে নিতে পারবেন তো এই সাইটে কাজ করার জন্যে যে লিঙ্কটা প্রয়োজন হবে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে লিঙ্কটাতে কপি কপি করে কোনো ব্রাউজারে ওপেন করতে পারবেন অথবা ক্লিক করে সরাসরি ওপেন করতে পারবেন আপনারা যখন লিঙ্কটাতে ক্লিক করবেন দেখবেন এখন আপনারা স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে এই কাজটা একটু মন দিয়ে দেখবেন কারণ এই কাজটা না করলে হয়তো আপনি আপনার রিওয়ার্ডটা পাবেন না এখানে যখন আপনি ঢুকবেন প্রথমে দেখবেন এখানে একটা সাদা জায়গায় একটা কোড দেওয়া রয়েছে এই কোডটাকে আপনাকে কপি করতে হবে পাশেই যে কপি বাটন আছে এই কপি বাটনে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে এবং এখানে কপিড লেখা আসবে আপনারা দেখতে পেলেন আশা করছি যে আমি যখন কপিতে ক্লিক করলাম তখন এখানে কপিড লেখা আসলো তার মানে লিঙ্কটা আমার কপি হয়ে গেছে এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে গুগল প্লে থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল প্লে থেকে তাদের অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে আর যদি আপনি আইফোন ইউজার হন তাহলে অ্যাপেল স্টোর থেকে লেজিও নেটওয়ার্কের অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে তো আমি ধরে নিচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম ইউজার অ্যান্ড্রয়েড যারা ম্যাক্সিমাম আমাদের দর্শক রয়েছেন তারা অ্যান্ড্রয়েড ইউজার আপনারা জাস্ট গুগল প্লে এই অপশানটাতে ক্লিক করবেন এবং আপনাদেরকে গুগল প্লে স্টোরে যে অ্যাপস আপনার মোবাইলে রয়েছে সে সেটাতে নিয়ে যাবে এবং আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ অ্যাপসের ইন্টারফেস ওপেন হবে অ্যাপস আপনাকে দেখাবে আমার এখানে যেহেতু ইতিমধ্যে এটা আমার ডাউনলোড করা আছে তাই আমাকে ওপেন দেখাচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন এবং সেই এবং এই ধরনের গবেষণাধর্মী লেজিট ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিশ করে থাকি আপনারা আমার চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন তাহলে এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি সাধারণত মোটামুটি রিসার্চ না করে যেটা আমার মনে হয় যে আমি এই প্রজেক্টের উপরে সন্তুষ্ট আমার মনে হচ্ছে এই প্রজেক্টটা ভালো কিছু দিতে পারে সেই ধরনের ভিডিওই শেয়ার করি তাই আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন যাতে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারেন তো চলে যাচ্ছি রেজিস্ট্রেশন প্রসেস দেখানোর জন্যে তো আপনি যখন অ্যাপসটাকে ডাউনলোড করার পরে ওপেন করবেন তখন হয়তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এইটা হচ্ছে লগ ইন ইন্টারফেস যদি আপনার সামনে এইরকম ইন্টারফেস দেখায় তাহলে এইটা আপনি এখানে উপরে দেখতে পাবেন এখানে log in to your account account যেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট নেই আপনাকে ক্লিক করতে হবে এই যে নিচে যে রেজিস্টার লেখাটা আছে এই রেজিস্টার লেখাটাতে ক্লিক করতে হবে আমরা রেজিস্টার লেখাটাতে ক্লিক করে দিচ্ছি আবার এমনও হতে পারে সরাসরি আপনাকে এই যে এখন রেজিস্টারে ক্লিক করার পরে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এইরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে আপনাদের হয়তো মনে আছে আমি প্রথমের দিকে একটা কোড আপনাদের কপি করতে বলেছিলাম লেজিয়ন নেটওয়ার্কের সাইট থেকে সেই কোড কোডটাকে এখানে বসাতে হবে এটা একটু খেয়াল করবেন কারণ রেফারেল কোড না দিলে আপনি বোনাসটা পাবেন না তো এখানে কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার নেম দিবেন আপনার যে নাম আমি এখানে নাম বসিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার ইমেইলটা দিবেন তারপরে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দিয়ে দিবেন তারপরে এখানে ওই একই পাসওয়ার্ডটা উপরে যেটা দিয়েছেন সেটাকে রিপিট করবেন রিপিট করার পরে এখানে এই যে যে ফাঁকা ঘরটা রয়েছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করে দিবেন যতক্ষণ না টিক আসবে ক্লিক করে দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের ইমেইলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কটাতে আপনারা ইমেইলে যাবেন যে ইমেইলটা আপনি উপরে দিয়েছেন এখানে যে ইমেইলটা দিয়েছিলেন সেই ইমেইলটাতে লগ করবেন লগ করার পরে আপনারা লেজিয়ন নেটওয়ার্কের একটা ইমেইল পেয়ে যাবেন সাথে সাথেই পেয়ে যাবেন সেখানে ইমেইলটা ওপেন করলে দেখতে পাবেন একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি আবার আপনার অ্যাপসে ফিরে আসবেন ফিরে আসার পরে যদি আপনার সামনে এইরকম ইন্টারফেসটাই দেখায় বা অন্য কোনো ইন্টারফেস যাই দেখাক সেখানে হয়তো লেখা থাকবে যে আপনি আপনার চলে যান আপনার ইমেইল এবং আপনার ইমেইলটা ভেরিফাই করুন সেখানে যাওয়ার পরে আপনারা যখন অ্যাপসে ফিরে আসবেন দেখবেন একটা অপশন আছে সেখানে ডান ডান বা ওকে এইরকম একটা কিছু লেখা আছে আপনারা সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে লগ ইনের একটা অপশন দিবে এই লগ ইনের অপশনে আপনারা হচ্ছে এখানে যে ইমেলটা একটু আগে রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই ইমেলটা দিবেন আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ইমেলটা দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে যদি আপনাদের একবারে কাজ না হয় ইন ক্লিক করে অনেক সময় একবারে কাজ হয় না না হলে আপনারা দ্বিতীয়বার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টিওয়ার্ড ভেরিফিকেশান আসবে আপনি জাস্ট এই ফাঁকা ঘরটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম কয়েকটা ভেরিফিকেশান দেখাবে আপনি এখানে যেটা উপরে বলছে এখানে আমাকে বলছে মোটর সাইকেল এই মোটর সাইকেলটা ক্লিক করে দিবেন এখানে যতগুলো মোটরসাইকেল আছে সবগুলোতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এখানে তিনটা ছবি যতগুলো ছবি আপনার কাছে মনে হবে ততগুলোতে ক্লিক করে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিবেন তারপরে ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে বলবে একটা পিন সেট করতে আপনি আপনার সুবিধা মতো একটা পিন সেট করবেন আমি আমার পিনটা সেট করে দিচ্ছি প্রথমে যে পিনটা দিবেন ওইখানে অবশ্যই ছয় সংখ্যার একটা পিন দিতে হবে এখানে শুধু সংখ্যা সংখ্যার পিনটা দেওয়ার চেষ্টা করবেন ছয় সংখ্যার একটা পিন দিতে হবে এবং নিচে সেই একই পিনটা দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ড্যাশবোর্ডে চলে যাবে এবং ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি আপনার ব্যালেন্সটা কী করে দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে যে প্রোফাইল অপশনটা রয়েছে এখানে এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দিতে হবে এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দেবেন প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে যেরকম ইন্টারফেস দেখাচ্ছে এরকম ইন্টারফেস আপনাদের সামনেও দেখাবে এটা দেখানোর পরে আপনারা এই ক্লেম রিওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে দেখা যাক কি হয় আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে আপনাদের ব্যালেন্সটা দেখাবে দেখতে পাচ্ছেন আমার থার্টি ফোর এলজিএক্স টোকেন আমার ওয়ালেটে দিয়ে দিয়েছে এটা আসতে কিছুক্ষণ সময় লাগতে পারে অধৈর্য হওয়ার কিছু নেই সবাই পাবেন এটা এখনও এটার গিবোয়ে চলছে এখানে আসার পরে আপনারা ওইটা পেয়ে যাবেন আর যদি কেউ না পান আমার এখানে দেখুন এই অপশনটাতে ক্লেমড লেখা আছে এখানে আনক্লেমড লেখা আছে এখানে আপনি এই অপশনগুলোতে একটু ক্লিক করে দেখবেন ক্লেমড অপশনটাতে ক্লিক করে দেখবেন কিছুক্ষণ পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মতো অপেক্ষা করবেন তার মধ্যে আশা করছি অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সে এই টোকেনটা যুক্ত হয়ে যাবে এবং যদি না হয় আপনি এই অপশনটাতে ক্লিক করে ক্লেমড অপশনটাতে ক্লিক করলে আপনার টোকেনটা চলে আসবে এবং এটা যখন তারা ওপেন করবে তো এটা যখন মার্কেটে আসবে মার্কেটে যখন লিস্টেড হবে এবং তারা যখন এইটার এই লকটা ওপেন করবে তখন আমরা এখান থেকে উইথড্র করে নিতে পারবো এবং আমি আপনাদের টাইম টু টাইম আপডেট জানিয়ে দেব আপডেট পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আমাকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে আমার গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এইসব জায়গায় আমি আপডেটগুলো সাধারণত দিয়ে থাকি এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর সেই সাথে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আপনাদের অনেকে অনেকের অনেক সময় অনলাইন ডিজাইনে কাজ করার জন্য বিভিন্ন রিসোর্সের দরকার হয় যেমন কারো এডিটেবল গ্রাফিক্স ডিজাইনের দরকার হয় এবং কারো হয়তো ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ড ফাইলের প্রয়োজন হয় কারো বিভিন্ন ধরনের প্রিমিয়াম সফটওয়্যার প্রয়োজন হয় যেটা পয়সা খরচ করে কিনে নিতে হয় এই সকল জিনিস আপনারা আমাদের একটা সাইট রয়েছে যেখানে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং সেই সাথে সাথে সেখানে কিছু প্রিমিয়াম আমাদের দেশের নাম করা কিছু আইটি কোম্পানির প্রিমিয়াম কোর্স রয়েছে বিভিন্ন ধরনের অনলাইন ইনকামের উপরে আপনারা সেই সব কোর্সগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন সেখানে অনেক কিছু ইতিমধ্যে আপলোড করা হয়েছে আপনাদের জন্য এবং অনেক কিছু আস্তে আস্তে আপলোড করা হচ্ছে সেখানে রিসোর্সে সমৃদ্ধ করা হচ্ছে সাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কিছু যদি পেয়ে যান আপনি সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন